আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি মাওয়া স্পিড বোট ঘাট থেকে আমাদের মাওয়া গার্ডের ট্যুরের কয়েকটি পর্ব আপনারা এ পর্যন্ত এফএনএফ ট্রাভেলার্স বিডি ইউটিউব চ্যানেলে দেখেছেন আশা করি পর্বগুলো আপনাদের ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের শেষ পর্ব আপনারা যারা মাওয়া ঘাটে ঘুরতে আসবেন আশা করি এই স্পিড বোট ঘাটেও এসে আপনারা ঘুরে যাবেন এই স্পিডবোট গার্ড এবং তার আশপাশের সৌন্দর্য আশা করি আপনাদের ভালো লাগবে এই গার্ড থেকে প্রতিদিন অসংখ্য স্পিডবোট পদ্মার ওই পারে বিভিন্ন ঘাটে যাওয়া আসা করে আপনারা চাইলে স্পিডবোট রিজার্ভ করে মাছ পদ্মা থেকেও ঘুরে আসতে পারেন যারা মাওয়াঘাট ঘুরতে আসবেন ইলিশ মাছ খাওয়ার জন্য এই বাড়তি আনন্দটুকু আশা করি আপনারা মিস করবেন না তো বন্ধুরা যারা আমাদের বিগত পর্বগুলা দেখেন নাই আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গত চারটি পর্বের লিঙ্ক দিয়ে দেব আশা করি পর্বগুলো আপনারা দেখে নেবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন অনেক কিছু জানানোর বা পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো মামাঘাট ট্যুর থেকে বিদায় নিচ্ছি তো দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ট্যুরে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম